না এটা আমরা চিন্তা নাম্বার তো বিভাগ আমরা ক্লিক করে করে নিলাম এবার কমটাটাই ক্লিক করে দিতেছি আমরা করে দিতেছি এই দেখা এই পরে দেখি আমি গাড়ি ওরাই তো 130 টাকা লিখতে আপনি এখানে যাইলাম ফোনটা করলেন আমার 130 টাকা আপনি খেলা লাগবে তাহলে আমি গাড়ি ভাড়া দিয়ে ক্লিক করে দেব চলো ঠিক আছে একদম ঠিক আছে আমরা এরকম কষ্ট না আমি আমার সাথে গাড়ি ভাড়া কাটে আগে ও আপনি দেখছিলেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ మన ఇన్ఫు కట్ట తిరుగుతూ వస్తాను ఎక్కడ కట్టే నేను আমরা এটা করতে পারে তাহলে এই রকম সারা দিলাম এটা করতে করতে না এরপর তুমি আসলে তোমরা এটা করতে যাই হোক পূজা আমার তোকে নাম দিয়ে কন্ট্যাক্ট করবে সমস্যা সমাধান হবে ঠিক আছে সমস্যা হলে আবার কাজ করে এই চার মানুষের মতো বুঝছেন মানুষের জন্য খাওয়া দিলে বাচ্চা থাকে না ঠিক এটা তো খাওয়া না আস্তে আস্তে জমপুরে আমি এখন সাউন্ড প্রবলেম না দেখায় মিলেই নয় দেখতে পাচ্ছেন এই সাউন্ডের আইস থেকে প্রবলেম হয়েছে তো দেখি এটা কী করা যায় আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তবে এই সাউন্ডটার জন্য অবশ্য সার্কিটে কাজ করেছিল একবার সাউন্ডটা অফ হয়ে যায় আবার আসে যায় চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো আইসি তো জ্বালাই করছেই অনেক চেষ্টাই করছে অবশ্য আবার অন্য একটা বাইপাস কাজ করেছে যাই হোক আমি এখন সাউন্ডের কাজ করবো সাউন্ড কেন চলে যায় তো আমি একটা বাইপাস এই সিকোটাকে লাগিয়ে নিই আগে ভোল্টেজটা দেখিনি নিই এটার আসলে কি প্রবলেম তো আমি এসি কোডটি লাগিয়ে নিলাম এখন এটার মূল ভোল্টেজটাকে মেপে নিই Gracias. warm up. The, the, the, that the Jannat. Jannat. Hey Jannat. Hey Jannat. Hey Rafiqana. Rafiqana yo. Mama yadda. তো আগে দেখিনি এটা লুজ ফাংশনের থেকেও এরকম হতে পারে তো একটু আলোটা ছাইরা দেন আপনারা আসলে হোম সার্ভিসিং সেবায় অনেকটাই ভিডিওটাই অন্যরকম হয়ে যায় তাও যারা ট্রেডিংয়ে আছেন অবশ্য তাদের জন্য অনেকটাই সুবিধা আমরা কিভাবে হোম সার্ভিসিংয়ে কাজ করে থাকি দেখার জন্য শোল্ডার করে নিলাম আশা করি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি অন্য কিছু না ঘটে দুই স্পিকার চালাইছে এই হচ্ছে প্রবলেম আচ্ছা অসুবিধা নেই তো আসলে দুইটা স্পিকারই সেট করা যেত কিন্তু একটা স্পিকারের লাইন কেটে দিছে আর একটা স্পিকারের লাইন রয়েছে আমরা ডিসি লাইনটি লাগিয়ে নিলাম এখন দেখি কি অবস্থা ছবি চলছে কিন্তু সাউন্ড me. তো জ্বালাই করার পরে একেবারেই সাউন্ড নেই বলতে গেলে প্রায় সিটি থেকেই প্রবলেম এটি স্কিপ করে তো সম্মানিত ভিউয়ার্স আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে তো এটা যে সাউন্ড আইসি এক্সাইট মাইর খেয়ে গিয়েছে এবং অন্যান্য আরও অনেক কিছু খারাপ ছিল যেহেতু পুরো এটার ভিতরে ক্যাপাসিটার খারাপ ছিল তারপর আরো অনেক কিছু খারাপ ছিল অন টিভি চলবে একেবারেই তো দেখতে পারলেন অবস্থাটা এখন টিভিটি সম্পূর্ণ একবারে নতুন কালারের মতন কালার দিবে তো একটু সার্চ করে নিতে হবে একটু সার্চ করে নিই আগে তো কি অবস্থা তো এখন সার্চে রাখলাম এটি স্কিপ করে নেই তো আমাদের কাজটি সম্পূর্ণ শেষ হলো এবং কালারটিও একেবারেই নতুন টিভির মতনই কালার আবার চলে এসেছে তো এটা চ্যানেলে প্রবলেম ছিল কিন্তু চ্যানেল না লাগার কারণে একটু সমস্যা দেখা দিতে পারে তো দেখতে পাচ্ছেন একেবারে নতুন টিভির মতন কালার ফাটাফাটি কালার আছে তো ভিউয়ার্স আমাদের কাজটি শেষ হলো ঠিক আছে আর ভাই পঞ্চাশ টাকা তো দেখতে পারলেন আমাদের কাজটি এখানে শেষ এই M M T M TV আর কি এটার নামই হচ্ছে এম টিভি তো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে